Surah Al-Lail بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, most gracious, most merciful. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে শপথ দিনের যখন সে আলোকিত হয় এবং তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের By the night when it covers, and the day when it appears in brightness, and Him who created male and the female. Indeed, your efforts are diverse. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى অতএব যে দান করে এবং আল্লাহ ভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব So he who gives in charity and fears Allah and believes in goodness, so we shall make smooth for him the path of ease. وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব And he who is miser and thinks himself as self-sufficient and belies to goodness, so we shall make smooth for him the path of difficulty. وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى যখন সে অধপতিত হবে তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না আমার দায়িত্ব পথ প্রদর্শন করা আর আমি মালিক ইহকালের ও পরকালের And what will avail him his wealth when he perishes? Indeed, it is for us to give guidance, and indeed, ours are the hereafter and this present life. فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় So I have warned you of the blazing fire. None shall enter to burn in it except the most wretched, he who belied and turned away. وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى এ থেকে দূরে রাখা হবে আল্লাহ ভীরু ব্যক্তিকে যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে সত্তরই সন্তুষ্টি লাভ করবে And away from it shall be kept the righteous. He who gives his wealth to purify himself. and not giving for anyone who has done him a favor to be rewarded, except as seeking the goodwill of his Lord the Exalted, and he will certainly be well pleased.